হোয়াটসঅ্যাপ গাইজ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই আছো ভালো আজকে আমি আবার আপনাদের সামনে চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা নিয়ে আছে সম্পূর্ণ কলকাতার ওপর হ্যাঁ বন্ধুরা ট্রেন থেকে নেবে এবার আমি বাসে উঠে পড়েছি তো এখানে বাসের লোকজন রয়েছে আর এই যে কাকা এখন বাস চালাচ্ছে আর কাকা মনে করছে আমি ধুম চালাচ্ছি ধুম ধুম ও ধুম্ম চলে ধুম্ম চলে ধুম ধুম ও কাকা তুই বিয়ার স্পিডে গাড়ি চালাচ্ছে মানে পুরো এইচডি টিভি ওয়াও নাইস থেকে আগে যাচ্ছে আমি ওর থেকে আগে যেতে পারছি না কেন সো সো সো গাইজ বন্ধুরা এবার আমরা এসে গেছি রাজারা নিউ টাউন সেটা ইউটিউবে সম্পূর্ণ পরিমাণে এখন বিখ্যাত ভাইরাল হয়েছে তো এই জায়গাটা এখন আমি এখন রয়েছি এখানে রাজারা নিউ টাউন খুব সুন্দর লাগছে জায়গাটা ওয়াও আমি এখানে এসেছি তো দেখেছি নাইস জায়গা তাহলে তোমরাও এসো একদিন আমার সঙ্গে ঘুরতে খুব মজা হবে এবার আমরা চলে যাবো রাজারা নিউ টাউন চলে কী করবো দিকে তো বাসটা এবার আমাদেরকে ফেলে রেখে চলে গেল মনটাও খারাপ হয়ে গেল বাসে কি সুন্দর চলে চলে আসছিলাম সো ইকো পার্ক আমরা পৌঁছে গেছি ইকো পার্কে এটা হচ্ছে gate number one so bye hi guys WhatsApp guys আমি Pritish Chakraborty wow thank you তো আমার বন্ধুরা গাইছে এটা চলুন হাঁটতে যাই মজা হবে তো আমরা এখন আমাদের স্পটে পৌঁছে গেছি এখানে আজকে একটা ইভেন্টের আয়োজন করা হয়েছে সো ইভেন্টে এখানে ফাংশন হবে অর্কেস্ট্রা হবে বিশাল বড় একটা পার্টি চলছে এখানে পার্টি আরম্ভ হবে সন্ধ্যের দিকে তো আমরা এখন সকাল থেকে পৌঁছে গিয়েছি তো ইভেন্টটা আমরা আজকে কাজ করতে এসেছি তো সেই ইভেন্টের কিছু ছবি আপনাদেরকে তুলে ধরে দেখাচ্ছি ওয়াও জায়গাটা খুব সত্যি খুব সুন্দর সাজিয়েছে সামনে থেকে না দেখলে রয়েছে এবং একটু পরে হয়তো ভিড় হয়ে যাবে বন্ধুরা আমি রয়েছি পিরিশ চক্রবর্তী লাইট জ্বালিয়ে সাজিয়েছে ওই যে স্টেজটাও সাজিয়েছে খুব সুন্দর লাগছে জায়গাটা নাই সত্যি খুব সুন্দর ওয়াও চারিদিকে লাইটিং আলো আলোর ধারায় চলছে সব খুব সুন্দর লাগছে জায়গাটা সন্ধ্যেবেলা দিনের থেকে রাতে বেশি ভালো লাগছে তো এখানে আবার একজন ড্রোন উড়াচ্ছে ক্যামেরা থেকে দেখা যেখানে এখানে ড্রোন উড়াচ্ছে ড্রোন উড়িয়ে ভিডিও করা হচ্ছে Cuadren রাজারা নিউ টাউন ফেরার পথে বিশ্ব বাংলা বিশ্ব বাংলা করণে নাকি বিশ্ব বাংলাকে পাঁচটার কাছে পৌঁছে গেছি রাতের বেলা লাস্ট ট্রেন আমাদের লস করিয়ে দিয়েছে ড্রাইভার দশ মিনিট লেট সেই জন্য আমরা হচ্ছে কি যে আজকে গাড়ি পাবো না তো গাড়ি থেকে এখন সবাই লাগছে আমার রেল গাড়িটা পাবো না তো ট্রেন আমরা ধরে বাড়ি যেতে পারবো না পায়ে হেঁটে বাড়ি যেতে হবে আর না হলে you thanks for watching this video তোমাদের ভালোবাসা তোমাদের আন্তরিক ভালোবাসা আমাদেরকে আমরা আরও নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত করছে এবং এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন গুড বাই বন্ধুরা সবাই ভালো থেকো আর পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে